আচ্ছা এক ঘুমন্ত বালকের আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর আপনি কি বলতে চান একটু বলেন অবশ্যই আর আপনার জন্য তো স্পেশালি ভাবে সময় বের করে নিলাম হুজুর বলেন আপনি তোমার মোবাইলে কি টাকা আছে কন্যা না হুজুর আমার ফোনে তো টাকা নাই আমি হুজুর নই কন্যা আমি জি বলো আসসালামু আলাইকুম আমি জিনদেরকে হুজুরি বলি ও আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে না তোমাকে ভরসা করবো না আপনি কি বলতে চান এখন বলুন তো না তোমার হাতে কি আজ রাতে কিছু সময় হবে কন্যা কয়টার দিকে আমি সারা রাতেই সজাগ থাকি মাশাআল্লাহ হজর নামাজ পড়ে ঘুম যাবে হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ বলেন বুঝতে পারছি আমি কি বলেছি হ্যাঁ জি জি বারোটার দিকে অন্ধকার কক্ষে মানে অন্ধকার রুমে হ্যাঁ অন্ধকার কক্ষে একটি মোমবাতি জ্বালিয়ে সাথে এক গ্লাস পানি নিয়ে তোমাকে বসতে হবে তুমি কি পারবে কন্যা অবশ্যই কেন না অবশ্যই অবশ্যই অবশ্যই পারব আমার দুষ্ট জিনমণি তার খুশি হয়ে গেছে কন্যা <laughs> আচ্ছা ঠিক আছে কন্যা তুমি তো সেই সৌভাগ্যবতী নারী যে কিনা সাড়ে তিন কলসি স্বর্ণ পাওয়ার জন্য নির্বাচিত হয়েছে কন্যা আমি আসলে সত্যি লাকি তারপর মাশা আল্লাহ আমি ঠিক সাড়ে তিনটি বছর তোমার জন্য আকাশে উড়ে উড়ে ঘুরে ঘুরে তোমাকে কত কিছু দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কখনো পারিনি কতবার তোমার স্বপ্নে এসেছিলাম কিন্তু তোমার দেখা পাইনি আহারে অনেক কষ্ট করছেন তাহলে তো আমি কেমন সেটা আপনি জানেন তাই না আপনি তোমাকে দেখছেন হ্যাঁ আমি জ্ঞানে গেলে তোমার সম্পর্কে অনেক কিছু বলিতে পারবো কিন্তু সেটা এখন বলবো না কারণ আমি যে কোনো সময় আমাদের রাজ্যে চলে যেতে পারি যদি আমাদের মহাজিন মরিদ যদি আমাদেরকে ডাক দেয় তখন চলে যেতে হবে যে কন্যা আমাকে সাথে করে নিয়ে যাবেন না বুঝতে পারিনি কন্যা আপনি আমাকে সাথে করে নিয়ে যাবেন না আমার জন্য আপনি সাড়ে তিন বছর কষ্ট করছেন হ্যাঁ কন্যা তুমি তো সেই সৌভাগ্যবতী নারীকে তাই অন্য কারোর জন্য আমি এমন কষ্ট কখনোই করি নাই আচ্ছা ঠিক আছে এখন কন্যা তুমি ঠিক ঠিকঠাক বারোটা এক মিনিটে যে কথাটি বলেছি সেই কথাটি ফলো করে তুমি চন্দ্রকার পক্ষে বসে আমাকে স্মরণ করবে আচ্ছা স্বর্ণ কি আমার ঘরে চলে আসবে অটোমেটিক